তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে কালাপাহাড়ের অসিতে কামাল করিম মুসলিনী সানিয়াত লেনিনের শক্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়া প্রাণ হারায়